হ্যালো গাইস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ভিনচেঞ্জের ছোট্ট একটি ফানি ও রোমান্টিক ক্লিপ শেয়ার করতে যাচ্ছি আসলে কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি কিন্তু তারপরও আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন তাই ইকবাল ভাইয়ের সহায়তায় এই ছোট্ট একটি ক্লিপ আপনাদের জন্য উপহার স্বরূপ রইল আশা করছি আমার প্রথম ক্লিপ রিয়াকশন ভিডিওটি আপনারা এনজয় করবেন গাইজ আসলে এখানে হচ্ছিলটা কি আসলে আমি না না না আমি কিছু বলবো না আজকে আজকে আমি কোনো কথা বলবো না সম্পূর্ণ ক্লিপটি আপনাদের জন্য রেখে দিলাম আপনারা দেখে না ভাই please you married kiss kiss they want kiss we just kiss we just kiss on the cheek a few moments later What is not gonna be, I don't know what kind of... we kissed. <laughs> okay, oh my god. Who said I will leave you? Come here, come. Woo! I, am gonna be bored for her now. Look, look. Come here. It's live stream. So, is she your girlfriend? Yeah, bro. No, brother and sister. This is my this is my sister. This is my stepsister. <laughs> ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं Six million. What are you gonna do for us? I'm gonna marry this girl. अरे कहना क्या चाहते हो তো গাইজ এই ছিল আমাদের সর্বপ্রথম ক্লিপ রিয়াকশন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ guys take care love you